আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইমেল লিস্ট বিল্ডিং করা শিখব এটা আমাদের ফেভারে এটার প্রচুর ভ্যালু এবং প্রচুর চাহিদা আপনি যদি এই গিকটা ওপেন করতে পারেন দেন এখানে যদি কন্টিনিউসলি কাজ করতে পারেন মার্শাল্লাহ আপনি অনেক অর্ডার পাবেন এখান থেকে আর এটার কম্পিটিশনও খুবই লো আমরা তাহলে একটু সার্চ করি এবং কম্পিটিশনগুলো আগে দেখি দেন তারপরে কাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা এখানে লিখতে পারি ইমেল লিস্ট লিস্ট এই মারছে কারেন্ট গেল নাকি আবার ওকে লিস্ট বিল্ডিং এটা লিখে আপনারা তো আমরা দেখি এখানে এখানে কিছু কিওয়ার্ড আছে targeted list business list email list targeted email list okay আমরা আমাদের দরকার হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং করে দিব ক্লায়েন্টকে আমরা ইমেল ফাইন্ড আউট করে দিব তার প্রয়োজনীয় বা তার টার্গেটেড ইমেলগুলোকে আমরা বের করে দিব বিনিময়ে তার কাছ থেকে আমরা টাকা নেব তো এখানে দেখেন এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করলাম ইমেল লিস্ট বিল্ডিং তখন দেখেন এখানে আমাদের অফলাইন প্রতিযোগী হচ্ছে একচল্লিশশো নয়টা এবং যদি আপনি অনলাইনটা দেখেন তাহলে আপনার প্রতিযোগী চলে আসবে সাতশো আটান্নটা এটা কিন্তু খুব একটা প্রতিযোগী না আপনি যদি গিগ পাবলিশ করেন ঠিকমতো আমাদের গাইডলাইন অনুসারে তাহলে আই হোপ যে আপনি এক থেকে তিন নাম্বার পজিশনে আপনার গিগটা রাখতে পারবেন যদি আপনি গিগটা ভালোভাবে বিল্ড আপ করতে পারেন বা তৈরি করতে পারেন অনেকের এখান থেকে নয়েজ আসতেছে একটু আপনার আনমিউট হয়ে যান যখন প্রয়োজন হবে কথা বলার তখন আনমিউট করে কথা বললেন হ্যাঁ এটা বেটার হবে তো এখানে দেখেন বেশিরভাগ দেখেন একশো একাশিটা অর্ডার কমপ্লিট করছে মানে রিভিউ পাইছে তারপরে নব্বইটা পাঁচটা একশো একষট্টিটা আপনি যদি একটু দেখেন এখানে প্রচুর এটাও মূলত লেট বিজনেস ক্যাটাগরিতে কাজটা চলে যায় আর কি এটা ডাটা এন্ট্রি সেক্টরে চলে যায় বলতে পারেন বিজনেস ক্যাটাগরিতে তো এই কাজটা প্রচুর আছে মার্কেট প্লেসে প্রচুর পাওয়া যায় আর কি তো এটা মূলত কাদের প্রয়োজন পড়ে ধরেন আপনি আপনি একটা ধরেন আমাদের সবাই তো রড সিমেন্টের এগুলো চিনি আমরা রড সিমেন্ট চিনি তো ধরেন আপনার একটা অটের একটা বিজনেস আছে মানে আপনি অট বা সিমেন্ট তৈরি করেন এখন আপনার চিন্তা ভাবনা থাকবে যারা অট অ্যান্ড সিমেন্ট মূলত দোকানে বিক্রি করে আপনার দরকার কি তাদেরকে বের করা যদি আপনি তাদের কাছে আপনার প্রোডাক্টটা মানে আপনি নতুন কোম্পানি খুলছেন রড সিমেন্টের আপনাকে মার্কেটিং করার জন্য আপনার দরকার পড়বে তার যারা এগুলো নিয়ে কাজ করতেছে বা লোকাল দোকান আছে যাদের তাদের কাছে আপনাকে পৌঁছাইতে হবে তো এবার কিভাবে আপনি পৌঁছাবেন ক্লাসের টাইম আসে না ক্লাসের পরে আসে তো আপনি তাদের সামনে কিভাবে পৌঁছাবেন বা তাদেরকে কিভাবে বের করবেন আপনি জরেন একজন বিজনেসম্যান তো আপনি তোর কষ্ট করে খুঁজতে যাবেন না এরিয়ার ভিতরে কারা কারা রড সিমেন্টের বিজনেস করতেছে বা ব্যবসা করতেছে লোকালি তো আপনি কিন্তু এগুলো বাইর করতে যাবেন না আপনার থাকবে কি সিস্টেম থাকবে যারা এখানে বিক্রি করতেছে তাদের লিস্টগুলোকে বের করবেন তাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন যে দেখো তুমি এখানে একশো টাকায় একশো টাকায় ধরো রড সিমেন্ট পাচ্ছ আমাদের কাছ থেকে নিলে নব্বই টাকায় তুমি নিতে পারবা এবং আমাদের প্রোডাক্টগুলোর মান ভালো আমি আশা করি বিষয়গুলো বুঝাইতে পারতেছি মানে তাকে তার লাভটা দরাই দিতে হবে এবং আপনার বিজনেস সম্পর্কে জানাইতে পারেন তো দেখা যাবে আপনি যদি পঞ্চাশ জন মানুষকে কল করেন লোকাল যারা আছে তো পঞ্চাশ জনের ভিতরে আশা করি যে পাঁচজন টিকবে পাঁচজন বলবে যে না ঠিক আছে তাহলে আপনারা স্যাম্পল হিসেবে আমাদেরকে কিছু পাঠাইতে পারেন তো যখন তাদেরকে আমরা পাঠিয়ে দিব ধর আমরা কোম্পানির মালিক হিসেবে তাদেরকে আমরা স্যাম্পল হিসেবে কিছু রড সিমেন্ট দিয়ে দিলাম তো নব্বই নব্বই টাকা তার কাছ থেকে নিলাম আমরা তিনি একশো টাকা মার্কেটে বিক্রি করতেছে এবং আমাদের প্রোডাক্টগুলোই তার মানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেছে এবার এখানে তার দশ টাকা লাভ হইলো অন্য অন্য তুলনায় অন্যরা যেখানে তার পাঁচ টাকা লাভ করে দিত আমরা তাকে দশ টাকা লাভ করে দিলাম তাহলে দেখা যাবে যদি ফিডব্যাক আসে লোকাল মানুষজনের কাছ থেকে বা অডিয়েন্সের কাছ থেকে যে না এই যে রড সিমেন্টগুলো নিচ্ছে খুবই ভালো নতুন হিসাবে যদি তারা ফিডব্যাক দেয় দেখবেন যে আবার পরবর্তীতে রেফার করবে যে রড সিমেন্টগুলো আবার আছে কিনা যদি থাকে দেখবেন যে আবার আপনার কাছ থেকে নিবে এবং ধরেন এখান থেকে তিনি নেওয়ার পরে আবার আরেকটা তার দোকানে যাওয়ার প্রয়োজন হতে পারে ধরেন এই দোকানে বলা হইল যে এই দোকানদার কিন্তু আপনার সাথে বিজনেসে বিটুবি হয়ে গেল হ্যাঁ বিজনেস টু বিজনেসে আপনার কানেকশন হয়ে গেল আপনার সাথে আপনার কোম্পানির সাথে এখন আরেকটা ব্যক্তি জানে না যখন এই অডিয়েন্সটা আরেকটা ব্যক্তির কাছে যাবে বা যারা লোকালি রড সিমেন্ট বিক্রি করতেছে যাই বলবো যে অমুক কোম্পানির ধরেন আর এস কোম্পানির রড সিমেন্ট আছে কিনা আপনার কাছে বলবে কেন এটা কি খুব ভালো বলবে যে না এই ওদের রড সিমেন্টটা নিছিলাম সেটা খুবই ভালো লাগছে কারণ ওইটার মনে হচ্ছে যে তাদের কোয়ালিটি অনেক ভালো কাজের তো ওই যার কাছে গেছে তার কাছে এটা নাই তো যখন এই সাধারণ মানুষের কাছ থেকে ফিডব্যাক পাবে তখন দেখা যাবে যে বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আসলে এটা কতটুকু ভালো তাহলে আমি একটু জানি তো দেখবেন যে তার যে হেড থাকবে মানে ওই লোক যার কাছ থেকে নিয়ে আসে তার কাছে যখন ফোন করবে বা বলবে যে এটা কীরকম তখন বলবে না এটা ঠিক আছে তুমি এটা নিলে দশ টাকা বেশি লাভ করতে পারো তাহলে তুমি নিতে পারো তো দেখবেন যে এইভাবে আস্তে আস্তে আপনার বিজনেসটাকে সরাই দিতে পারবেন এইভাবে মূলত বিজনেসগুলো করে এবং এইভাবে আপনাকে পোষাইতে হবে একজন দুইজনের কাছে এটাও ধরেন এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটাজি এটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিভিন্ন কাস্টমারের কাছে পৌঁছাই দিতে পারেন ঠিক আছে এই ইমেল লিস্টিংয়ের মাধ্যমে এটা যদিও এটা কোনো ছোটোখাটো কাজ না এটা হাই কোয়ালিটি কাজ খুবই হাই কোয়ালিটি কাজ এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি তাদের সাথে মানে কথা বলতেছে এটা নিয়ে আমরা যারা ফেসবুক বা গুগল বিজ্ঞাপন চালে সেটা কিন্তু রেসপন্স করলে করলো না করলে না করলো এখানে কিন্তু তারা ডাইরেক্ট ইমেল করতেছে তাদের আরও যদি ইনফরমেশন থাকে তাদের সাথে সরাসরি কথা বলার চিন্তা ভাবনা করতেছে স্যাম্পল পাঠাইতেছে মানে একজন বিজনেসম্যানের সাথে যেরকম কমিউনিকেশন করা দরকার তারা কিন্তু এটার মাধ্যমে করতে পারবে তো একজন বিজনেসম্যান যখন তার বিজনেসটাকে বড় করতে চাবে অবশ্যই মার্কেটিংটা দরকার পড়বে তারা কিন্তু এইভাবে ইমেল লিস্ট বিল্ডিংয়ের মাধ্যমে তারা কিন্তু তাদের বিজনেসটাকে বড় করতে পারবে আশা করি আপনাদের মার্কেটিং আইডিয়াটা মোটামুটি একটা বুঝাইতে পারছি বা আইডিয়া দিতে পারছি যে বিজনেসটা মূলত এখানে কিভাবে হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা হ্যালো তো এখানে যারা থাকবে অ্যাকুরেট পারসন আর এই কাজগুলো যারা আপনার কাছ থেকে এই যে লিস্ট বিল্ডিংগুলো কালেক্ট করছে মানে লিস্টটা কালেক্ট করতেছে এটা কিন্তু অ্যাকুরেট পারসন মানুষগুলোর কাছে আপনি পাইতেছেন আপনি যদি ফেসবুক গুগলে অ্যাড চালান দেখবেন যে অনেক মানুষের কাছে যারা এগুলো বিজনেসের সাথে জড়িত না যারা জীবনে একবার রড সিমেন্ট লেগে সার্চ করছে ওই যে ফেসবুকের কাছে ডাটা থাকবে ওই ডাটাটা রিসার্চ করে দেখবেন যে তাদের কাছে আবার অ্যাড চালাই দিতে যাদের কোনো প্রয়োজন নাই তাদের কাছেও চলে যাবে যাদের প্রয়োজন আছে তাদের কাছেও চলে যাবে বিজ্ঞাপনটা এটা কিন্তু দেখা যাবে একশো জন দুইশো জন মানুষকে বা এক লাখ মানুষের কাছে প্রচার করলো দেখা যাবে তার প্রচুর টাকা টাকা ইনভেস্ট হবে কিন্তু তেরকম মানে সেরকম ফলাফল পাবে না কিন্তু এইগুলোর মাধ্যমে তিনি অ্যাকুরেট ফলাফল পাচ্ছে মানে অ্যাকুরেট কাস্টমারের কাছে পৌঁছাইতে পারতেছে আর এগুলো ছোটোখাটো বিজনেস না যেগুলো প্রোডাক্ট সচরাচর পাওয়া যায় না সচরাচর যেমন হতে পারে হসপিটালের বিভিন্ন ধরনের বেড তারপরে ধরেন হসপিটালে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি হতে পারে হতে পারে ডেন্টাল রিলেটেড প্রোডাক্ট বা ধরেন একটা দাঁতের মেশিন আবিষ্কার করছেন আপনি তো আপনি চাচ্ছেন যারা দাঁতের দাঁত তুলে বা ডেন্টিস্ট আছে তাদের কাছে আপনার এই মেশিনটা পোষানো দরকার তাহলে তাদেরকে বলবেন যে দেখো আমার কাছে একটা আমি একটা নতুন দাঁতের মেশিন তৈরি করছি তো তুমি আগে দশটা দাঁত তুলতে পারতা এখন আমার মেশিনটা যদি কাজে লাগাও তুমি পঞ্চাশটা দাঁত তুলতে পারতেছো এবং সেটা খুবই সিকিউর এবং খুবই ভালো যেটা কোনো ইফেক্ট পড়বে না তো আগে তিনি দশ টাকা কামাইতে পারতো সো আপনার প্রোডাক্ট নিয়ে যদি তিনি বিশ টাকা কামাইতে পারে অবশ্যই আপনার প্রোডাক্টটা নেবে এগুলো কিন্তু একটা বড় একটা নেটওয়ার্ক গড়ে তোলা যায় আর কি আর এখানে খুব একটা যে বেশি কাজ করতে হয় এরকম না দেখা যায় একশো দুশো লিঙ্ক বা লিস্ট কালেক্ট করে দিলেই আনাফ আপনার কাজ হয়ে যাবে তো এবার বিজনেস সম্পর্কে আশা করি আইডিয়া দেওয়ার ট্রাই করছি আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তো এগুলো খুবই ডিমান্ডেবল কাজ যদি আপনারা এইটুকু মধ্যে যদি না বোঝেন তাহলে আমি আবার আবার বলবো তো আপনারা কে কেউ কিছু বুঝতে পারছেন বিষয়টা আবু ইলিয়াস ভাই ওকে তাহলে তো অবশ্যই আমাদের এই কাজটা করা যেতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের এই কাজটা করা যেতে পারে কারণ এটা ডাটা এন্ট্রির একটা কাজ বলতে গেলে মানে বলা যেতে পারে বিজনেস ক্যাটাগরির কাজ তো আমরা এই কাজটা আমরা করতে পারি তো এই কাজটা কিভাবে করে আর এখানে দেখবেন যারা কাজগুলো করতেছে এটা লিজ জেনারেশন বলে যে দেখেন ইমেল লিস্ট বিল্ডিং তো এটা অনেক যেন অনেকভাবে করতেছে ইমেল লিস্ট বিল্ডিং একটা অর্ডার রানিং আছে দেখেন তিনি কি করে একশো বিটিবি লিড দিবে নেম দিবে টাইটেল দিবে ইমেল দিবে কোম্পানি দিবে আমরা শুধু ইমেল দিব আমরা চাইলে এগুলো দিতে পারবো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে হ্যাঁ তিনি বিশ ডলারে একশো করে দিবে তার এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগবে পাঁচশো করে দিবে একশো ডলারে পাঁচশো করতে আপনার ধরেন দুই দিন সময় লাগলো দুই দিন সময় যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন ফাইন সমস্যা কী খারাপ না তো এটা ভালো একটা ইনকাম তারপরে ধরেন এখানে এক হাজারটা করে দিবে তিনি দুশো ডলার নিচ্ছে তো যদি আপনি ধরেন অ্যাভারেজ দু এক হাজারটা করতে আপনার সাত দিন সময় লাগে দুশো ডলার মানে বিশ হাজার টাকা সাত দিন যদি আপনি করে বিশ হাজার টাকা কামাইতে পারেন খারাপ নেই এখানে কী কী দিতেছে এটা হচ্ছে ইনক্লুড করছে নাম দিবে টাইটেল দিবে ইমেল দেবে কোম্পানি দিবে নেম দিবে ওয়েবসাইট দিবে মানে ফোন নাম্বার অ্যাড্রেস ফুল দেবে আমরা শুধু কি দিব ইমেল দেব আমরা চাইলে এগুলোও দিতে পারি সেক্ষেত্রে আমাদেরকে আরও ডিপলি কাজ করতে হবে দেন এগুলোকে একটা একটা করে করতে হবে মানে সময়ের ব্যাপার লাগবে আর কি যদি ফুল ডিটেলস চায় তাহলে ফাইন তাহলে আমরা ফুল ডিটেলস দিব আর যদি বলে যে না আমাদের শুধু ইমেল লাগ ইমেল হলেই চলবে তাহলে ফাইন আমরা ইমেল দিব তো এখানে যদি আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি ইমেল লিস্ট তাহলে আপনি আরও কম্পিটিশন দেখি এখন কত okay email listing okay email listing listing তেইশ হাজার ওকে এটার এটাতে মোটামুটি অনেক প্রতিযোগী এটা নিয়ে আমাদের কাজ করা যাবে না আমাদের এটার ভিতরে হয়তো আরও অন্য সার্ভিসও চলে আসছে হ্যাঁ বিটিপি লিড জেনারেশন কুল্ট কালেকশন প্রোভাইড মেল হ্যান ত্যান এগুলো দরকার নেই আমাদের শুধু ইমেল লিস্ট বিল্ডিং এটা দিয়ে সার্চ করলে যাবে okay niche targeted email list niche targeted email list এই কিওটের আন্ডারে কতগুলো আছে সাত হাজার ওকে ফাইন এটাও আমাদের সাথে যায় এটা লিড জেনারেশনের কাজ তো একটা কাজ করি তাহলে আমরা কাজটা কীভাবে করতে হয় সেটা দেখি তো আমি একটা ফর্ম্যাট রাখছি আপনাদের জন্য এটা প্রচুর কাজ আছে আপনি একটু রিসার্চ করে দেখেন দেখেন এখানে অর্ডার পাইতেছে আর প্রথমদের মানে যারা নতুন সেলার তাদেরকে কিন্তু একটু প্রায়োরিটি বেশি দিতেছে ফাইবার তাদেরকে প্রথম সারিতে এনে দিচ্ছে মানে এক থেকে তিন নাম্বার পাঁচ নাম্বার পজিশনে এনে দিচ্ছে গিক মানে তৈরি করার সাথে সাথে আর দেখা যায় যে ওদেরকে মানে কাজ বেশি পাচ্ছে আর যারা পুরাতন আছে তাদেরকে লাস্টের দিকে শিফট করে দিছে তো যাই হোক কাজটা কীভাবে করা যায় সেটা আমরা দেখি তো এই কাজটা আমি একটা ফর্ম্যাট রাখছি যেহেতু আমরা ম্যানুয়ালি কাজটা করতে গেলে আমরা এত কিছু বুঝতে পারবো না এটা হচ্ছে আমাদের একটা main format buyer requirement buyer রিকোয়ারমেন্টের ভিতরে কি থাকবে বাইরের কাছ থেকে আপনি জেনে নেবেন এই কাজটা করার জন্য আপনার কি কি প্রয়োজন সেটা আপনি জেনে নেবেন ধরেন টপিক টপিক বলতে আমরা বলতেছি যে বায়ারের বিজনেসটা কি রিলেটেড বা নিশটা কি রিলেটেড নিশ হচ্ছে ক্যাটাগরি ধরেন হতে পারে ডেন্টিস্ট হতে পারে রেস্টুরেন্ট হতে পারে এরকম হতে পারে অনেক বিজনেস থাকে শপিং হতে পারে মানে ইত্যাদি যে কোনো জিনিস হতে পারে তো আপনি বায়ারের নিশটা জেনে নেবেন নিশটা যদি জেনে জানতে পারেন তাহলে আপনি তার কাজটা করতে পারেন যদি অ্যানিমালস হয় যদি ডগ হয় তাহলে ডগ রিলেটেড লিখে সার্চ করতে হবে তাহলে আপনি তার বিজনেসটাকে বলবেন যে হ্যাঁ তুমি যে মেল চাচ্ছ বা ইমেলটা চাচ্ছ সেটা সেটা তোমার বিজনেসটা কী বা তোমার প্রোডাক্টটা কী তোমার বিজনেস সম্পর্কে বলো বা তোমার প্রোডাক্ট সম্পর্কে বলো আরে ভাই হ্যালো হ্যালো জি বলেন ওকে আমি আপনার সাথে পরে কথা বলি আমি এখন ক্লাসের ভিতরে আছি তো অবশ্যই নিচটা জেনে নেবেন বা তার বিজনেসটা কী রিলেটেড সেটা জেনে নেবেন এবার আসি লোকেশন লোকেশনটা জিনিস লোকেশনটা আপনাকে জেনে নিতে হবে কেন জেনে নিতে হবে কারণ বায়ারের বিজনেসটা যদি বলে যে হ্যাঁ আমার লিস্টগুলো শুধু আমার লোকালি লাগবে লোকাল বিজনেসের জন্য তাহলে আপনার লোকাল লোকালি মানে এটা কি ওয়ার্ল্ড ওয়াইড করবে মানে হতে পারে একটা পুরা কান্ট্রির লিস্ট দরকার পড়তে পারে হতে পারে মানে ওয়ার্ল্ড ওয়াইড যত দেশ আছে মোটামুটি সব দেশের ই লাগবে লিস্ট লাগবে সেটাও হতে পারে যদি বলে যে না আমার একটা এরিয়া আছে সেই এরিয়াতে আমি আমার এই বিজনেসটাকে সরাই দিতে চাচ্ছি তাহলে তুমি লোকাল যে লিস্টিংগুলো লোকাল লিস্টিংটা আপনি করতে পারেন বা লোকাল বিল্ডিংগুলো আপনি করতে পারেন তো এটা মূলত কখন দরকার পড়ে ধরেন আপনার একটা সেলুনের বিজনেস আছে এই উদাহরণটা এর আগেও দিছি সেলুনের বিজনেস আছে তো সেলুনের বিজনেস কিন্তু অন্য রাষ্ট্রের থেকে মানুষ এসে আপনার দোকানে চুল কাটতে আসবে না চুল কাটাইতে আসবে না লোকাল যারা আছে লোকাল অডিয়েন্স যারা আছে তারাই কিন্তু এখানে চুল কাটাইতে আসবে হ্যাঁ তো এরকম লোকাল যে বিজনেস থাকবে তাদের সাথে আপনি কানেকশন করতে পারবেন তাহলে আপনাকে কী করতে হবে বাইরের কাছ থেকে জেনে নিতে হবে তুমি কি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে তোমার লিস্টিং মানে ইমেল চাচ্ছ বা পুরা কান্ট্রি চাচ্ছ সেটা আপনি জেনে নেবেন যদি বলে যে না আমার একটা এরিয়া আছে এখানে যতগুলো দোকান আছে তাদেরকে লিস্টগুলো বের করে দাও ফাইন আপনি তাদেরগুলো বের করে দেবেন সোর্স হতে পারে যদি বলে যে সোর্সটা আপনি জানতে পারেন নাও জানতে পারেন হতে পারে ফেসবুক চায় ইনস্টাগ্রাম চায় টুইটার চায় এখান থেকে আপনি চাইলে বের করে দিতে পারবেন এখন বায়ার যদি সোর্স দরকার নাই আপনার এটা বাইরের কাছ থেকে না জানলেও হবে এটা কোনো কাজের না এবার আসি এখানে মেল আছে কিছু জিমেল আছে ইয়াহু আছে হটমেল আছে আউটলুক আছে এগুলো হচ্ছে মূলত ইমেল টাইপ আমরা জিমেলটা মোটামুটি চিনি ইয়াহুটাও চিনি হটমেলও চিনি এটা হচ্ছে মাইক্রোসফটের এটাও আমরা চিনি যদি বায়ারে বলে যে হ্যাঁ আপনি বলবেন যে আপনার কি শুধু জিমেল লাগবে না ওয়াল হইলে চলবে ইমেল ইয়াহু যা যা আছে মোটামুটি সবগুলো হলে চলবে তো বায়ার বলবে যে হ্যাঁ আমার জিমেল হলেই চলবে যদি জিমেল হয় তাহলে জিমেল বের করে দিবেন আর যদি বলেন না ইয়াহু বা হটমেল এগুলো যদি চায় তাহলে সেটা আপনি বের করে দিতে পারেন এবার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমার টোটাল রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে ধরেন বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে বিশ হাজার মেল বের করে দিলে আপনাকে দেড়শো ডলার দিবে তো এই কাজটা করতে আপনার সর্বোচ্চ এক ঘন্টার মতো লাগবে বিশ হাজার মেল বের করে দিতে যদি এই কাজগুলো অবশ্যই বাইরের কাছ থেকে জেনে নিতে হবে যে কাজটা শুধু তার মেল অ্যাড্রেস লাগবে কিনা যদি মেল অ্যাড্রেস লাগে ফাইন শুধু মেল অ্যাড্রেস বের করে দিলে বিশ হাজার তিরিশ হাজার এক লাখ কোনো ব্যাপার না তাহলে আপনি যত কমই দেখ না কেন আপনি আপনাকে আপনি কাজটা করে ফেলবেন আর যদি বায়ারে যদি বলে না তার পুরো ডিটেলস লাগবে পুরো একটা মানে লিডের পুরো ইনফরমেশন লাগবে মানে একটা ক্লায়েন্টের বা একটা অডিয়েন্সের পুরো ডিটেলস লাগবে ঠিকানা নাম ঠিকানা বার্থডে মার্থডে যা আছে এভরিথিং যদি ওকে লাগে সেক্ষেত্রে আপনি ষাটটা ব্যাক মানে ষাটটা লিঙ্কডিং মানে লিস্ট করার জন্য আপনি কমসে কম তার কাছ থেকে দশ থেকে পনেরো ডলার নেবেন কমসে কম আর যদি দেখা যায় একশোর উপরে নিতে হয় তাহলে ধরেন বিশ তিরিশ ডলার এফার মানে নেবেন আর যদি দেখা যায় দুশো তিনশো পাঁচশো করতে বলে তাহলে সময় একটু বাড়ায় নেবেন পঞ্চাশ একশো দেড়শো ডলারে আপনি করে দেবেন আর যদি বলেন না শুধু আমার মেল লাগবে তাহলে সমস্যা নাই আপনি একটা যে কোনো একটা ডিল করে নেবেন তার সাথে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে ম্যাথড মেথডটা আমরা এই মেথডে কাজ করতে পারি এবার আমরা এখানে কিছু উদাহরণ রাখছি যেমন আমরা কিভাবে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা না টেনশন করার দরকার নেই এখানে দেখেন রেস্টুরেন্ট বিজনেস যদি ধরেন এখানে আরও কিছু জিনিস আছে ক্যাটাগরি ধরেন রেস্টুরেন্ট আছে এবার যদি চান আপনি ডেন্টিস্ট বের করবেন তাহলে ডেন্টিস্ট লেগে সার্চ করতে পারি আমরা এটা দিয়ে একটা ফর্মেট বের করে ফেলবো ধরেন ডেন্টিস্ট তাহলে এই এখানে আপনি ডেন্টিস্টটা লিখবেন ডেন্টিস হ্যাঁ ক্যাটাগরিটা আপনি প্রথমে লিখবেন ক্যাটাগরি তারপরে ধরেন এটা কোন কান্ট্রি ইউএসএ প্রথমে যে মূল কান্ট্রিটা থাকবে যদি ইউএসএর হয় ধরেন আমরা একটা উদাহরণ ইউএসএর একটা সিটিতে আমাদের বেগে বের করতে দিছে উদাহরণস্বরূপ তাহলে আমরা কি করব মূল কান্ট্রিটা আমরা এখানে দিব ইউএসএ হ্যাঁ যদি ধরেন কানাডার কোনো একটা এরিয়াতে বের করতে দিছে তাহলে আমরা এখানে কান্ট্রিটা দিয়ে দিব যে কান্ট্রিতে আপনাকে বের করতে বলবে সেই কান্ট্রিটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এরিয়া এরিয়াটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এবার এগুলো পাবেন কোথায় তো আপনি চলে যাবেন ধরেন ইউএসএ ইউএসএর অল সিটি এটা লিখে সার্চ করবেন ওকে আমরা ইউকে ভিডিয়াতে গেলে আমরা পুরা ইউনাইটেড স্টেটসের যতগুলো সিটি আছে বা স্টেট আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এই যে দেখেন New York California Texas Arizona এরকম মানে এখানে পুরা লিস্টটা দেওয়া আছে তো আমরা এখান থেকে একটা কপি করি দেখেন কিভাবে বের করবেন ধরেন আমাদের ডেন্টিসের লোক দরকার বা ডেন্টিস্ট নিয়ে যারা কাজ করতেছে ডেন্টিস্ট ক্যাটাগরি তাদেরগুলো আমরা বের করব। ধরেন এখানে ইউএসএটাই থাকবে এবার লস অ্যাঞ্জেলাস হ্যাঁ আমি এটা চেঞ্জ করে ক্যালিফোর্নিয়া করে দিই ধরেন এখানে ধরেন ক্যালিফোর্নিয়া ওকে ক্যালিফোর্নিয়া এটা আমি কপি করলাম কপি করে আমি জাস্ট লস অ্যাঞ্জেলের পরে প্লাসের পরে এটা আমি চেঞ্জ করে দিলাম দিয়ে ইন্টারে চাপ দিব তারপর এবার এখানে ওকে তো এবার এখানে যতগুলো লিস্ট আসবে সবগুলোই আপনার যারা ডেন্টিস মানে দাঁত দাঁতের চিকিৎসক বা দাঁতের ডক্টর তাদের তাদের ইমেল অ্যাড্রেসগুলো আপনি পেয়ে যাবেন তাদের ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস আপনি এখানে পেয়ে যাবেন অন্য কোনো কিছু আসবে না এখানে আমরা যে এটা হচ্ছে একটা ম্যাথড ওকে এটা লিখে যখন আপনি সার্চ করবেন ইউএসের ক্যালিফোর্নিয়ার যত ডাক্তার আছে বা ডেন্টিস্ট আছে তাদের ইমেল অ্যাড্রেস বের করে দিবে এটা যখন লিখে সার্চ করবেন দেখেন সবগুলো দেখেন প্রতিটার কিন্তু লোগোতে দেখেন দাঁতের ইয়ে আছে ওয়েবসাইট আছে যদি ধরেন এখান থেকে দুই একটাতে আমরা যাই ক্লিক করি ধরেন এটাতে আমরা ক্লিক করি এখানে অন্য কোনো কিছু আসবে না যারা দাঁতের মা ডেন্টিস্ট তাদেরগুলোই আসবে অন্য কোনো কিছু আসবে না ওকে কিছু কিছু জিনিস এই যে ক্যান নট বি ফাউন্ড এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে এটা অ্যালাউ করা হচ্ছে না এটা হাইড করে দিছে মানে ওই দেশের কান্ট্রি থেকে বের করা যাবে তাছাড়া বের করা যাবে না ওকে এখানে আপনি আইপি দ্বারা করতে পারেন অথবা না হলে কিছুটা চেঞ্জ করলে হবে অথবা এখান থেকে দেখেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এটা নিয়ে টেনশন কিছু নাই আর যদি না ঢুকতে পারেন তাও সমস্যা নাই ব্যবস্থা আছে তো দেখেন এখানে যারা আছে মোটামুটি সবাই হচ্ছে ড্যান্টিস এই দেখেন আমাদের একটু হ্যাঁ দেখছেন এগুলো কিন্তু দাঁত তোলার যন্ত্রপাতি দেখেন এখানে অ্যাকুরেট পার্সনগুলোই আপনি খুঁজে বের করতে পারবেন এই সিস্টেমে তো এবার আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো মেল আছে আমি একটা ক্লিকে বের করে ফেলব তো সেজন্য আপনি একটা কাজ করবেন প্রথমে আপনাকে এখানে হয়তো সার্চে দশটা বের হতে পারে আপনি এটা পুরা পঞ্চাশটা লিস্টিং করে ফেলবেন বা পঞ্চাশটা একটা পেজের ভিতর পঞ্চাশ একশোটা যেন বের হয় সেরকমভাবে সেটিং করবেন কিভাবে করবেন এখানে কুইক সেটিংয়ে ক্লিক করবেন এখান থেকে সি ওয়ালস শেয়ার সেটিং এখানে ক্লিক করতে পারেন এখান থেকে ধরেন এজ এ রেজাল্ট পার মানে আপনার গুগল সার্চে কয়টা রেজাল্ট দেখাবে সেটা আপনাকে এখান থেকে সেট করতে পারবেন আপনাদের এটা এক সেকেন্ড এটা আপনাদের হয়তো দশটা অথবা বিশটা দেওয়া থাকতে পারেন ম্যাক্সিমামগুলোই দশটা দেওয়া থাকবে এটা জাস্ট আইসে আপনি এখান থেকে হান্ড্রেড করে দিবেন হান্ড্রেড করে দিয়ে আপনি এখান থেকে এসে সেভ করে দিবেন সেভ করে দিবেন তাহলে আপনি পুরা ওকে একটু ক্যাপচা চাপে ক্যাপচাটা দিয়ে দিবেন ওকে ক্যাপচাটা দিয়ে দিলাম ক্যাপচাটা হয়ে গেছে তাহলে আপনার পুরা একশোটার রেজাল্ট এখানে বের হবে বা একশোটা সার্চ রেজাল্ট এখানে আসবে বিষয়গুলো বুঝতে পারছেন ওকে এবার আমি চাচ্ছি যে এইভাবে তো দৌড়ে দৌড়ে আমাদের পক্ষে কষ্ট মানে কষ্টকর হ্যাঁ যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলতো যে হ্যাঁ আমার পুরা ইটা লাগতো তাহলে সে সিস্টেম আমরা একটু পরে দেখব আবার চাইলে আপনি এইভাবে করতে পারেন ওয়েবসাইট নাম তারপরে কন্ট্যাক্ট নাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশনে কী কী আছে ধরেন অ্যাড্রেস আছে হ্যাঁ তার অ্যাড্রেস পেয়ে গেলাম তারপর ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম ফোন নাম্বার পেয়ে গেলাম এটা অমুক কোম্পানি হ্যাঁ এটা এই কোম্পানির নাম দিয়ে দিলেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে পারবেন না কোম্পানির নাম দিয়ে দিবেন এটা হচ্ছে কোম্পানি তার দোকানের নাম ঠিক আছে দোকানের নাম দিয়ে দিলেন এগুলো সমস্ত কিছু এখানে আছে হ্যাঁ কয়টা থেকে কয়টা মধ্যে খোলা থাকে সব কিছু এখানে দেওয়া আছে ফেসবুক টুইটার আরও জিনিসগুলো আছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন লিস্টগুলো এভাবে কালেক্ট করতে পারেন তো এই লিস্টগুলো কালেক্ট করার জন্য আমাদের একটা এক্সটেকশন লাগবে নামটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব একদম ম্যানেজ এক্সটেকশন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মেন মেনু মেন মেনু থেকে ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বেস্ট একটা টুলস আছে যেটা এক ক্লিকে আমাদের পুরা মেলগুলো স্ক্যাপিং করে দিবে হ্যাঁ আমরা এখানে লিখবো যে ইমেল ইমেল এক্সটেক্টর এক্সটেক্টর ওকে এটা লিখলে হবে এক্সটেক্টর ওকে এই যে প্রথম এটা আছে এটাই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড এখান থেকে অ্যাড এক্সট্রিকশন করে নিলাম ওকে ওকে এখানে কিছুটা সময় লাগবে আমরা একটু অপেক্ষা করতে পারি তো এখান থেকে আসে আমরা সবার আগে পিন করে দিব পিন করে দিলাম এবার আইসা আমি এখানে আমার যে সার্চ জায়গাটা আছে যেখান থেকে আমি সার্চ করছি এখানে সেটা রিলোড করব রিলোড করব ওকে আর এখানে এসে রিলোডটা শেষ হলে আমি এখানে ক্লিক করলেই পুরো রেজাল্টটা আমি দেখতে পারবো তো এবার দেখেন এখানে টোটাল একশো ছয়টা ইমেল তারা বের করে দিছে দেখছেন এক ক্লিকে একশো ছয়টা চলে আসছে তো এবার যেটা করতে পারেন এখান থেকে আপনি কপি করবেন এইভাবে কপি করতে পারেন কপি করে আপনি স্কেল শিটে রাখবেন একটা গুগল এক্সেল শিট নেবেন কীভাবে বানাবেন এটা দেখানোর দরকার কি আমি মনে করি আমার তো মনে হয় না দেখানোর দরকার কি গুগল গুগল শিটে যাবেন একটা শিট তৈরি করবেন সেখানে এক স্টেপ বাই স্টেপ কপি করে এখানে দিয়ে দিবেন জামালা শেষ তো এইভাবে করা শেষ হয়ে গেল ধরেন আমি প্রথম পেজটা কমপ্লিট করলাম প্রথম পেজে পাইলাম একশো ছয়টা তো এবার এখানে আমি যাব নিচে একদম নিচে চলে যাব আমি নেক্সট পেজে চলে যাই দ্বিতীয় পেজে কয়টা আছে তো এখানে আইসা সেমভাবে ওকে একটু রিলোড করি ওকে এখানে একশো পাঁচটা বের হয়েছে দেখেন ওইখানে একশো ছয়টা বের হলো আর এখানে একশো পাঁচটা তো আমি দুশো বেল করে ফেললাম অলরেডি আমাকে যদি এক লাখ মেলে বের করে দিতে বলে আমার খুব একটা সময় লাগবে না এক ক্লিকের ব্যাপার জাস্ট এখানে আইসা ধরেন দুইশো বের করে ফেলছি তো দুইশো আমি একটু নিচে আসলে আরেক পেজে গেলে তিনশো তিনশো বের হয়ে যাবে ওকে এর বিরাশি দেখেন তিনশো কিন্তু বের হয়ে গেল তো এইভাবে ধরেন আপনার যখন ক্যালিফোর্নিয়ার ডক্টরদের বা ডেন্টিস্টদের বের করা শেষ হয়ে যাবে তখন আপনাকে স্টেট বা সিটিটা চেঞ্জ করতে হবে ধরেন আমি এখান থেকে ওয়াশিংটন দেখে আছে কিনা নিউ মেক্সিকো মেক্সিকো এটা আমি কপি করি তো এখান থেকে আইসা সেমভাবে আমি কি করব এখানে আইসা আমি মেথডটা চেঞ্জ করে দিব এখানে এসে ধরেন এখানে এসে আমরা দিলাম হচ্ছে কি ক্যালিফোর্নিয়াটা আমি এখান থেকে তুলে দিয়ে নিউ মেক্সিকো না মেক্সিকো এটা আমি দিয়ে এখানে সার্চ করলাম তাহলে আমাকে কি আরেকটা সিটিতে নিয়ে গেল এবং এখানে দেখেন আবার সেরকমভাবে আমি আবার এখন প্রথম পেজে পাইলাম কত চুরানব্বইটা সেমভাবে আবার আমি যাইতে পারবো আরেকটা পেজে বুঝতে পারছেন আবারও যেতে পারেন মানে এখানে টোটাল দুইশোটা মেবি দুইশো কয়টা যেন ছয়টা না সাতটার মতো মনে হয় স্ট্রেট আছে দুইশো কত ওকে ও oh, অনেক বেশি টোটাল দেখেন তিনশো একত্রিশটা নাকি রেজাল্ট তো দেখাচ্ছে ওকে যাই হোক তিনশো একত্রিশটা আপনি এইভাবে বের করতে পারবেন গুণন করেন এইভাবে এবার ধরেন বের করলেন কি শুধু ইমেল অ্যাড্রেস এবার যদি চান ফেসবুকেরটাও বের করবেন ফেসবুকেরটাও বের করতে পারবেন সেটারও মেথড এখানে কিন্তু দেওয়া আছে আমি এটা একটু ইয়া করি ওকে এই ধরেন এবার যদি চান যে ফেসবুকেরটা বের করবেন শুধু ফেসবুকেরটা চাচ্ছে ক্লায়েন্ট বা ফেসবুকের পেজ চাচ্ছে তাহলে সেমভাবে আপনি ফেসবুকের মতো ফেসবুকের তো আপনি বের করতে পারবেন এখানে এসে সার্চ করেন আমার ওই মেথডটা ধরেন এখানে শুধু ফেসবুক আসবে শুধু ফেসবুক অন্য কিছু আসবে না শুধু ফেসবুক পেজ আপনি এখান থেকে বাইরেও ফাইন্ড আউট করতে পারবেন দেখেন দেখেন শুধু ফেসবুক পেজ আসবে অন্য কিছু আসবে না যারা ফেসবুক চালাইতেছে এইভাবে আপনি বের করতে পারবেন আশা করি যে ইমেল লিস্টিং নিয়ে আর কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না ওকে এখানে আমার কয়টা বের হয়ে গেছে এবার আমরা চাইলে এই লিস্টের অনেকগুলো মেল পাবেন যেগুলো আসলে অ্যাক্টিভ মেল না বা অনেক মেলে কাজ করবে না ঠিক আছে ওগুলা বাদ হয়ে গেছে এটা কিভাবে চেক করবেন এখানে এসে আপনি online valid online email validation checker এবার লিস্টেও চেক করতে পারবেন আবার জাস্ট এসে আপনি শুধু একটা একটা করে চেকও করতে পারবেন সেটা আপনার রুচি ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন যায় এখানে ধরেন আমার এখান থেকে একটা মেল নেই ওকে এক সেকেন্ড এখানে একটা নেই যে এটা ঠিক আছে কি না আমি কয়েকটা মেথড দেখা দিই যদি এটা আমরা করতে চাই কোনো সফটওয়্যার বা টুলস দিয়ে সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম টুলস লাগবে টাকাতে তো আমরা কোনো কাজ করবই না টাকার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নাই আর যদি কোনো সফটওয়্যার লাগে সেটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমি দিয়ে দিব আর আমাদের মোটামুটি দুই তিনশোর উপরে বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার আছে ওগুলো সামনে আপনাদেরকে দিয়ে দিব ডনটরি তো ধরেন এই মেলটা আমি চেক করব যে এটা মেলটা ঠিক আছে কিনা তাহলে ভ্যালিডেশন চেক করার জন্য আমি এখানে ক্লিক করলাম রেজাল্ট কি আসলো ওকে তার মানে এটা ভালো মেল ঠিক আছে ওকে যখন আসে তখন ভালো হয়ে গেল তো এবার একটা সিস্টেম আর একটা সিস্টেম আছে এখানে এখানে একটু আমি এটা ইয়া করে দিই ভ্যালিডেশন চেক করার জন্য ওকে এখানে আমি এটা সম্পূর্ণটা কপি করি কপি করলাম এবার এটা চেক করার জন্য আরও কিছু সিস্টেম আপনি চাইলে এক্সেল থেকেও চেক করতে পারেন অথবা আপনি ইয়েতে চলে যাবেন জিমেলে চলে যাবেন ধরেন আমি জিমেলে ক্লিক করি আমার কথা কি শোনা যাইতেছে ওকে আপনাদের মাথার উপরটা যাইতেছে নাকি সব কিছু তো এখান থেকে আমরা সরাসরি আসতে পারি কম্পোস্ট ওকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে এসে আমরা কিন্তু ভ্যালিডেশন চেক করতে পারি তো কম্পোজে ক্লিক করি এখানে এসে ধরেন এইভাবে পেস্ট করলাম যদি কোনো মেলে সমস্যা থাকতো সেটা এখান থেকে আমরা দেখতে পাইতাম দেখেন এখানে প্রতিটা অ্যাক্টিভ মেল হ্যাঁ ছবি মুভি সব চলে আসতেছে ওইটা একদম অন্যরকম আসতো হ্যাঁ তো এইগুলো একটা সিস্টেম এইভাবে আপনি চেক করতে পারেন দেখটা যদি বের হয় এরকম যে রিয়েল না সেগুলো আপনি দেখতে পারবেন যে এখানে ই লেখা আসবে এগুলো ছবি আছে তার মানে এগুলো ভ্যালিড হ্যাঁ তো এই একটা সিস্টেম গেলে এইভাবে আপনি ভ্যালিড চেক করতে পারবেন তারপরে আরেকটা মেথড আছে ওটা গুগল শিট থেকে বের করে আমি দেখাচ্ছি এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্রাইভে সরি <coughs> এখান থেকে আমরা চলে যাই হচ্ছে এক্সেলে বুঝলাম না এত স্লোলি কাজ করে নেটে প্রবলেম দশ এম বিবেস নেটে যদি কাজ না করে তাহলে তো সমস্যা বিশাল সমস্যা গুগল শিটস এখানে ক্লিক করি এখানে এসে আমি এখানে পেস্ট করে দেব মেলগুলো যতগুলো মেল আছে তো এটার উপর ক্লিক করেন এক সেকেন্ড এই দেখছেন নামগুলো কিন্তু চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু ছবি চলে আসবে দেখছেন এগুলো কিন্তু ভ্যালিড মেল এই যে এই মেলটার ভিতরে সন্দেহ লাগতেছে আমার দেখেন এখানে এটা অ্যাক্টিভ আছে কি না এটা আমি চেক করি এটা এই যে এটা মেলটা ছবি আসতেছে না এটা আমি চেক করি এখান থেকে আমি একটু ধরেন ইমেল চেকার ওই যে অনলাইন যেটা আমি কিছুক্ষণ আগে করলাম ভ্যালিডেট চেকার এখানে যাই যাই এখানেই ধরেন এটাতেই যাই এখানে তো কিছুই বোঝা যাইতেছে না ফ্রি ইমেল ধরেন এটাতে যাই এটাইতে ভালো ওকে তার মানে এটাও ঠিক আছে সমস্যা নেই তো এটার ভিতর ছবি আসতেছিল না হ্যাঁ আমি ভাবলাম যে হয়তো এটা আবার রিয়েল ভ্যালিড কিনা দেখবেন প্রতিটা এভাবে ক্লিক করলে আপনি চেক করতে পারবেন দেখবেন যে ছবি আসবে মাউসটা এখানে ধরবেন জিমেলের উপর ছবি চলে আসবে ঠিক আছে চলে আসবে তো এইভাবে আপনি বিলিড চেক করতে পারবেন তো এই হলো কাহিনী যখন বায়ারকে কাজ ডেলিভারি দেওয়ার দরকার পড়বে জাস্ট এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে স্কিপে করবেন এগুলো তো আমি দেখাবো আপনাদের ডেলিভারি কিভাবে দিয়ে দিবেন সেটা তো দেখাই দেবো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই তো এখন এখান থেকে ধরেন অ্যানিয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন এখান থেকে এডিটর দিতে পারেন দিয়ে কপি লিঙ্ক এটা আপনি বাইরেরকে পাঠিয়ে দিলে হয়ে যাবে তো এই হলো কাজ তো এবার কিছু জিনিস আমি মিসিং করে গেছি সেটা হচ্ছে তারপরেও আপনি অর্ডার পাইলে তো আমি নিজে দেখাবো কাজগুলো কিভাবে করতে হবে আমি তো প্রথম কাজ দুই একটা করে দিব তারপরে আপনি ওইগুলোর উপর নির্ভর করে বাকিগুলো করবেন তো ধরেন এখানে ধরেন এই একটা রেস্টুরেন্টের বিজনেস ধরেন এটা ফেসবুকের পেজ আমি বের করছি এটার ধরেন ফুল ইনফরমেশন লাগবে আপনার তো সেটা কিভাবে বের করবেন ফেসবুক পেজ হ্যাঁ এটা বেরিয়েছে এটা প্রথম রেস্টুরেন্টের নাম লিখবেন হ্যাঁ রেস্টুরেন্টের নাম লিখবেন তারপরে কি ফোন নাম্বার লিখবেন ইমেল অ্যাড্রেস লিখবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন এটার উপরে আশা করি ওয়েবসাইটও আছে না থাকলে গুগলে সার্চ করতে হবে এইগুলো দিলেই হবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিলে হয়ে যাবে এইভাবে আপনি বের করতে পারবেন ওকে যাই হোক সমস্যা করতেছে তাহলে এটা আমি দিয়ে দিই আপনি ধরে ধরে কাজগুলো করতে পারবেন নাকি এটা একটু আপনারা কপি করে রাইখে দিয়েন পরবর্তীতে কাজে লাগবে আমি দিয়ে দিই আপাতত কারো কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাসের উপরে আপনারা করতে পারেন তাহলে ওইটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি নইলে আমরা গিগ কারেকশন নিয়ে চলে যাব হুম হুম